আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু হয়ে তুমি কোথায় রইলা যদি না পাই তোমার আমার জীবনের তরে সোনার জীবন অঙ্গার হইব সোনার জীবন অঙ্গার হইব তোমার লাইগারে